আচ্ছা জান আমি যে বেকার আমি তোমাকে বিয়ে করে কি খিলামো আমার কিচ্ছুই লাগবার লয় তুমি যেটা খাবা আমিও সেটাই খামো আমি তো দিনের মধ্যে ভাতের চেয়ে বিড়ি বেশি খাই তুমি কি বিড়ি খায় থাকবে রে বাবা এ সোরা এ তুই আবার আমার সাথে উঙ্গে করিচ্ছু বড় ভাই আসতেছে বড় ভাই সালাম কর সালাম কর আসসালামু আলাইকুম আমি পাখি ওয়ালাইকুম সালাম আমি কাউয়া All my friends are toxic, oh ambitionless, so rude and always negative. I need new friends. কোন টিম সাপোর্ট করো ব্রাজিল ওয়ার্ল্ড কাপ দেখা হয় ঠিক মতো জি আচ্ছা একটা আর্জেন্টিনাকে নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করি জি আচ্ছা তুমি তো মেসিকে চিনো না বেস্ট প্লেয়ার ও কিন্তু এবার রিটায়ার করতেছে জানো তো হ্যাঁ। ওর যে ছোট ভাই আছে লিওনাল সানি ও কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলবে পরের বার তোমার এটা নিয়ে মন্তব্য কি লিওনাল সানিকে আমি ঠিক মতো জানি না কিন্তু সানি লিওনকে আমি জানি পাশে গার্লফ্রেন্ড ছিল তাই ভাব দেখায়া ভিক্ষুকরে একশো টাকা দিছিলাম পরে ভিক্ষুক হাসতেছে আর আমাকে বলতেছে ভাই আজকে এগুলা করে আমার এই অবস্থা আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনার ম্যাডাম रानी नहीं है तो क्या हुआ ये बादशाह आज भी लाखों दिलों पर राज करता है কি বলছস সব মিশে কথা সাবধানে থেকো প্রিয় তোমাকে এখনো খাওয়া বাকি থুকু পাওয়া বাকি হাই হাই কয় কি তুমিও সাবধানে থাকো প্রিয় তোমার এখনো করা বাকি মানে বিয়ে তুই সস্তা ক্রিমিনাল কস বন চটকা না খাইলে বুঝবি ক্রিমিনাল কি জিনিস হিপ অফ মানি ব্র্যান্ড আর ক্রিমিনাল মানি সস্তা এরা সবাই জানে তগো বান্ডিল এখন ঘরে ঘরে সবার কাছে আছে তোর হইলি সস্তা ক্রিমিনাল এ বেশি পার না গেলাম আজকে ক্রিমিনাল বেকাইছি দেখা তোরে পুতুলের মতো করে সাজিয়ে কিরে দোস্ত তোরে এত খুশি খুশি লাগতেছে কেন আর কইস না কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি কস কি কারে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি তোরে নিয়া এর জন্যই তো কই সকাল সকাল আমার বমি বমি লাগতেছে কেন দোস্ত বাসর রাত নিয়ে না অনেক টেনশনে আছি শুনছি বাসর রাতে নাকি অনেক খেলা হয় কি খেলা হয় আমাকে একটু শিখাবি দোস্ত চল আমার বাসায় চল শিখাইতে কই সারাদিন আরে বালের ব্যস্ত বাল বাল তাই বলে খবর নাই বাল এমবি ছিল না মোবাইলে বাল বাল মেসেঞ্জার ফ্রি বাল তুমি বাল খেলা আছো অনেক বাল তোমার আবার কিসে খেলা আরে বসে খালি চিল্লায় বাল আমার এ বালে চাকরি লাগে না কেন বাল বালে কি তোমার বাল ছিল নাকি বাল বালে পাতা আমার বাল দিয়েছো বালের বাল আমার বাল আপু ওই মায়াটা আমার পছন্দ হয়েছে না তো এখন আমি কি করতাম রে ভাই এখন আপনি রাজি হয়ে যান গা আপনার সাথে আমি প্রেম করাম মানে? কি বললো এগুলো আপনি কি বুঝেন না আমি বলতেছি আপনার সাথে প্রেম করাম শোনো ভাইয়া আমি তো তোমার বড় আপু হই তোমার সাথে আমি প্রেম করব কি করে এটা বড় সরু কিছু হইতো না কত মনে বিয়ে করতেছ না বড় আর তুমি আমার হাসাইলা ভাইয়া বুঝছো চুমকি শুধু হামার চুমকির আর হামার মধ্যে যে আসবে সে চুমকির বন্ধু হয় হ্যাঁ? চুমকির বাড়ির লোক কাটে ফেলে দিব কাটে চুমকির বাপ যে পুলিশ বে কে চুমকি বল ভাত ভাত আর আর লাগবে লাগবে এখন এই তিনটা একসঙ্গে দশ বার এক নিঃশ্বাসে বলতে পারবি হুম পারবো আচ্ছা ঠিক আছে শুরু কর ভাত লাগবে ভাতা লাগবে ভাতা লাগবে আচ্ছা তাজমিম আমি তোমাকে একটা কোয়েশ্চেন করব তুমি কি ওইটার আনসার দিতে পারবা হুম বলো দেখি পারি কিনা বলো তো আফগানিস্তানের রাজধানীর নাম কি কবুল আরে শুনতে পারতেছি না আরেকবার বলো আরে কবুল আরে তোমার কথা বুঝতেছি না একটু জোরে বলো ওরে বাটপার এই তোমার মতলব তুমি আমার সাথে বাটপার এই মেয়ে তোমার নাম কি মুখে বলবো না পায়ে দেখাবো মানে মানে আমার নাম নুপুর তোমার নাম কি মুখে বলবো না করে দেখাবো মানে না মানে আমার নাম আদর আরে বিয়ে করলে তো গার্লফ্রেন্ড কে করব। আরে বিয়ে করলে তো গার্লফ্রেন্ড কে করব। সেটা আমার হোক বা আমার ছোট বাইরে হোক ভাই আমার গার্লফ্রেন্ডের দিকে একটা চোখ কেন হ্যাঁ হ্যাঁ সিলেটের চা ভালো বগুড়ার ভালো দই সবারই তো ডু পার্টনার আছে আমার ডু পার্টনার কই